সো হে গাইজ হোয়াটসঅ্যাপ আরেকটা ব্লগ করতেছি এক ফোটাও কন্টেন্টের অভাব নাই তো আজকে কি আজকে বেসিক্যালি হচ্ছে যে আমি যাব হচ্ছে যে অর্ড সিগনেচারের কনসার্টে যেটা আমাদের স্কুলে হচ্ছে ইভেন আমি অর্ড সিগনেচারের ওর সাথে সেলফি তোলার চেষ্টা করবো মুনতাসির রাকিব বিউনো আজকে দেখা যাক পারবো নাকি মনে হয় না পারবো বিকজ আমার পড়া আছে সো কনসার্ট এখনই শুরু হবে সো আই গেস এখন পারবো না কনসার্টে সেট আপ হচ্ছে মাত্র সো দেখি বলতে পারো আমি কি এই প্যান্ট খুলবো না না আমি এই প্যান্ট খুলতেছি না কাজ এটা মোহাম্মদপুর এলাকা ডাকাতটা জিন্স প্যান্ট খুলেও নিয়ে যাইতে পারে সো একটু মানে মান সম্মান বাঁচানোর জন্য এগুলো লাগে কন্ডিশন দেখাবো না ফাক ইট হট সিগনেচার আমার ফেভারিট ব্যান্ড হ্যাঁ এখন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, তোমরা বলতে পারো ভাইয়া অন্তিক মামুদের সাথে দেখা করতে গেছেন Antik Mahmud favourite hot signature favourite এখন সিগনেচার দেখা করতে চাইতেছ না এরকম কিছুই না হট সিগনেচার তুমি যে কোনো একটা গান ভাবো ঘুমাইতে গেলে ওর সিগনেচারে ঘুমের কথা মনে পড়ে আর তোমরা যারা আমার চ্যানেল অনেক আগে থেকে ফলো করো তোমরা জানো আমার যে ফার্স্ট গান ছিল যেটা কভার দিছি ওটা হচ্ছে আমার দেহখান ছিল ইউকে লেলেতে এরপরে প্রস্তাব দিছি এরপর অবস্থান দিছি এরকম আরও গান আছে ব্রো বাট আমার অর সিগনেচারই আমার কাছে ফেভারিট লাগে সো আমরা এখন কনসার্টে ঢুকে গেছি আর এখন আমাদের ফার্স্টে আমাদের নিজেদের স্কুলের যে ব্যান্ড ওরা গান গাবে এরপরে অর সিগনেচার আসবে would be like chef করছো তোর শেফ করছিস তুই হ্যাঁ তুই ভিডিও কেন তুই তোর বাপ পিটাইছে শেফের জন্য this shouldn't be in the আমার আমার বাপ পিটাইছিল আমার আমার বাপ পিটাইছে জানো শেফ শেফ করলো দেন গোস ব্যাক হ্যাঁ করি নাই করলে পিটাইতো না তখন দাঁড়িয়ে নেই শেফ কি করবে না চল মেয়েদের আমি ডিসির অনেক বড় ফ্যান ফেব্রুয়ারির জামার রোল ছিল হচ্ছে মনে মিজান স্যারের কাহিনী শুন কাপল ধরে কি করছে বুঝছো কাপল ধরছে but you are not funny দেখতে নলালের সাথে বসতে দেয় না কেন मेरे पास करना 1.69 के सब्सक्राइबर्स 1.69 के सब्सक्राइबर्स वाओ কি না বলুন তোমার কথা মনে আমার অ্যাকচুয়ালি তেরো বছর তেরো বছর থেকে জাজ করো না প্লিজ আমার কন্টেন্ট অনেক ইউমর হ্যাঁ? What? Check it up. নাম জানো? ওর সিগনেচার সব গান শুনছো? প্রস্তাব শুনছো? Hallelujah. আমি চাইছিলাম যে আজকে পিচ কই না আমার যে লেলা আছে না ওটা অট সিগনেচারে মুমতাসে ডাকে বেগে গেস আমার মা না কইরা দিচ্ছে bombayı alıp pişireceğiz. Hadi gelelim.